আপনারা জানেন সুলাইমান নবী ছিলেন সারা জাহানের বাদশাহ জিন পরি দেওদানব মাছ পর্যন্ত ওনার কথা বুঝতেন এবং উনিও তাদের কথা বুঝতেন একদিন সুলাইমান নবীর মনে জাগল সকল মাকলুকাতকে একবেলা দাওয়াত দিয়ে খানা খাওয়াবেন ছয় মাসের অধিক সময় হইতেই খানার পাক আরম্ভ করলেন এদিকে বাতাসকে সুলাইমান নবী নির্দেশ দিলেন বাতাস খানার উপরে প্রবাহিত করে ঠান্ডা রাখার জন্য যেন খানা নষ্ট না হয় দীর্ঘদিন আল্লাহর কুদরতে দীর্ঘদিনের পাক করা খানা তৈরির কোনো খারাপ হয় নাই সুলাইমান নবী আল্লাহকে বলেন আমি কোনো মাকলুকাত থেকে খানার পরিবেশন আরম্ভ করব। আল্লাহর নির্দেশে নদীতে নদীর পাড়ে গিয়ে একটি মাছ হইতে পরিবেশন আরম্ভ শুরু করলেন ছয় মাসের অধিক দিয়ে খানা পাক করলেন একটি মাছকেই খানা দিয়ে পুরো ছয় মাসের অধিক পাক করা খানা মাছকেই খাওয়ালেন পুরো ছয় মাসের অধিক পাক করা খানায় একটি মাছকেই খাওয়ালেন কিন্তু মাছ সুলাইমান নবীকে বলেন আল্লাহ আমাদেরকে যুগ যুগ ধরে তৃপ্তি পরিমাণ খানা খাওয়াইতেছে তুমি নবী আমার পেটের এক কোনাও খানা দিয়ে বরাতে পারলা না তখন সুলাইমান নবী আশ্চর্য হলেন যে পাক করা খানা সারা জাহানের মাকলুকাতের জন্য তৈরি করেছি সেই খানায় একটি মাছের পেটও পূরণ হলো না তুমি আল্লাহ কিভাবে এই মাকলুকাতদের রিজিক দান করো তখনই সুলাইমান নবী সেজদায় পরে আল্লাহর নিকট অনুতপ্ত হলেন তুমি তো পুরো আঠারো হাজার মাকলুকাতের দাতা তোমার অসীম রহমতের নিকট আমি নগণ্য এত মাস পর্যন্ত খানা পাক করে একটি মাসের তৃপ্তি অনুযায়ী খানা দিতে পারলাম না এতে আমরা মানব জাতি অনুদাপন করি আল্লাহ অসীম তার গুণের কোনো সীমা নাই পুরো বিশ্বের পুরো জাহানের পুরো মাকলুকাতের দাতা আল্লাহ এক তার কোনো শরিক নেই আল্লাহ অদিতেও কেউ নাই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ও রিজিকদাতা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন